why as my website you needed আপনার ওয়েবসাইট ইউ কেন প্রয়োজন এবং ইউর প্রয়োজনীয়তা কেন গুরুত্বপূর্ণতা ও প্রয়োজনীয়তা কেন তো সিম্পলি আমি বলবো যে search engine search engine top ranking search engine top ranking বলতে আমি এখন গুগলে কার লেগে সার্চ দিলাম তো এই ওয়েবসাইটে টপ র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে তো E এসিওর মাধ্যমে এসিও e করার ফলে আপনার ওয়েবসাইটটা কি গুগলের বা সার্চ ইঞ্জিনের প্রথমে দেখাবে দেন আসেন ইনক্রিজ ইউর ওয়েবসাইট ট্রাফিক আপনার ট্রাফিক বলতে এখানে ভিজিটর আমি এই ওয়েবসাইটটা কি সিম্পলি আমি এখন কার লেগে সার্চ দিলাম প্রথমে এইটা আসছে তো আমি কি প্রথম পেজের এই ওয়েবসাইটগুলোতে না ঢুকে কি আমি ভিতরে আরও যাব প্রথমে আমি দেখব কি এটা দিয়ে দেখবো তো দেখলাম কিছু কারের ইনফরমেশন পেলাম ঠিক আছে কিছু নলেজ গ্যাদার করলাম বা ওয়েবসাইটটাকে ভিজিট করলাম তো সেই জন্য ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর ভিজিটরকে বোঝায় তো আপনার ভিজিটর বাড়বে এবং অ্যাসিওর করার ফলে আপনার টার্গেটের ট্রাফিক পাবেন মানে আপনি যাকে টার্গেট করছেন এখন কার কোম্পানি টার্গেট কার টার্গেটেড পিপল হচ্ছে কি যাদের কাছে টাকা আছে যারা বড় লোক তারা হচ্ছে কি আর কোম্পানি টার্গেটেড পিপল আমি গরিব একজন যে দিনে আনে দিনে খাইতে পারে না ও কার কিনতে পারবে কার কিনতে পারবে না তাহলে ওকে দেখাই কোনো লাভ নেই তো দেখাই যায় ও টার্গেটেড পিপল কি ধনী লোক তো সেই জন্য ও এসইউ করার মাধ্যমে ও টার্গেটেড পিপলকে যেই টার্গেটেড পিপল ওই টার্গেটেড পিপলকে ওর ওয়েবসাইটে দেখাইতে পারবে এবং কি ওর বিক্রিটা বাড়বে এবং বিক্রি বাড়লে তার প্রফিটও বাড়বে এসইউ করলে সেজন্য আমাদের এসিওটা e অনেক প্রয়োজন অনেক প্রয়োজন এসিও e করলে আপনার ওয়েবসাইটটা টাইগারের মতো দৌড়াবে উপরের দিকে উঠবে মানে গুগলে টপ র্যাঙ্কিং হবে তো যদি এসিও e না করেন এটা ধীরে গতিতে কচ্ছপের দিকে গতিতে আঁকাবে এটা একটা রেসিং দিয়ে বোঝানো হচ্ছে যে কি আমি যদি রেস দিয়ে একটা এসিও আর নন এসিও একটা এসিও করা ওয়েবসাইট এবং কি আর একটা এসিও করা ছাড়া ওয়েবসাইটকে যদি বুঝাই তাহলে এসিও করা ওয়েবসাইটটা কি টাইগারের মতো দৌড়িয়ে তার নির্দিষ্ট লক্ষ্য লক্ষ্য হচ্ছে কি সার্চ ইঞ্জিনের টপ র্যাঙ্কিংয়ে যাওয়া টপ র্যাঙ্কিংয়ে চলে যাবে আর যদি এসিও না করা হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে যাবে কচ্ছপের গতিতে তাহলে কি এসিও না করলে আপনার প্রফিট বাড়বে না এসিও না করলে আপনার কি ভিজিটর বাড়বে না আপনার ইনকামও বাড়বে না এসিও করার ফলে আপনার কি ইনকাম বাড়বে এবং প্রফিটও বাড়বে ভিজিটরও বাড়বে তো আমাদের অবশ্যই বলতে হবে এসিও গুরুত্বপূর্ণতা এবং প্রয়োজনীয়তা অনেক বেশি ধন্যবাদ সবাইকে